আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জসিম শ্রমিক মালিক ঐক্য গড়ি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এ প্রতিপাদ্যে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হয়েছে মহান মে দিবস আজ সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে রেলি বের করা হয় পরে জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরানের সভাপতিত্বে দিবসটির তাৎপর্য নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা জেলা প্রশাসক বলেন উন্নত কর্মপরিবেশ শ্রমিক মালিক সুসম্পর্ক এবং শ্রমিকের অধিকার নিশ্চিত করেই বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের শিল্প পণ্য ও সেবার মান বৃদ্ধি করতে হবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যা খুবই গুরুত্বপূর্ণ জেলা প্রশাসক এর শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মুস্তাফা অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাস তাপ্তি চাকমা কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের উপমহাপরিদর্শক শিপন চৌধুরী সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আওয়ামী লীগ শ্রমিক লীগ সহ বিভিন্ন শ্রমিক কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এদিকে টেকনাফ মহেশখালী ও উখিয়া সহ জেলার বিভিন্ন উপজেলায় নানা কর্মসূচিতে মহান মে দিবস দু পালিত হচ্ছে আজ দুপুরে টেকনাফ পৌর শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন উখিয়া টেকটাপ আসনের সাবেক সংসদ সদস্য ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান বদি মহেশখালী উপজেলা পরিষদ চত্বর থেকে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে রেলি বের করা হয় এরপর দিবসের তাৎপর্য নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য আশিক উল্লাহ রফিক উখিয়ায়ও নানা কর্মসূচিতে দিবসটি পালিত হচ্ছে এই উপলক্ষে বর্ণাঢ্য রেলি আলোচনা সভা ও দরিদ্র শ্রমিকদের অর্থ সহায়তা প্রদান করা হয় জাতীয় শ্রমিক লীগ উখিয়া উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি সালে আহমেদ এই সময় স্থানীয় জনপ্রতিনিধি ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কক্সবাজার সমুদ্র উপকূলে এক ট্রলার থেকে দশ লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের মধ্যে দুজন আদালতে একশো ধারা জবানবন্দি দিয়েছেন গতকাল বিকেলে তিন দিনের রিমান্ড শেষে ফজল কাদের ও আবু তৈয়ব মাঝি নামের দুই সন্দেহজনক আসামিকে আদালতে তোলা হয় কক্সবাজার সদরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্রী জ্ঞান তঞ্চঙ্গার আদালতে তাদের জবানবন্দি রেকর্ড করেন এর আগে গত পঁচিশ এপ্রিল চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কুদুকখালী এলাকা থেকে ফজল কাদের মাঝি ও আবু তৈব মাঝিকে র্যাব সদস্যরা আটক করে পুলিশে সোপর্দ করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা ও কক্সবাজার সদর থানার পরিদর্শক গোয়েন্দা দুর্জয় বিশ্বাস বলেন তারা দুজন ঘটনার বিবরণ দিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে দু এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় সাত থেকে চোদ্দ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তার অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছয়টা আঠারো মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা একুশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঘকালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে দুপুর দুইটা সতেরো মিনিটে চলবে রাত আটটা আঠারো মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত আটটা আঠারো মিনিটে চলবে রাত দুইটা উনচল্লিশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত দুইটা উনচল্লিশ মিনিটে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 প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে